হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তানিয়াস গার্ডেন ফার্ম হাউসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তানিয়া আজ আমি আপনাদের সামনে প্রথম আমার ভয়েস এনেছি সম্পূর্ণভাবে তাও ভিডিওর মধ্যে আমার ভয়েস এনেছি আজ আমি আমার সাত বাগান থেকে কিছু মেহেদি পাতা তুলেছি যা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এবং সেটা আমি চুলের যত্নে সপ্তাহে একদিন করে মাথায় মেহেদি পাতা ব্যবহার করে থাকি যা চুল ঘন করা চুল নতুন চুল গজানো চুল কালো করা থেকে শুরু করে মাথা ঠান্ডা করা পর্যন্ত মেহেদি পাতার আরও অনেক গুণ রয়েছে যা আমরা সবাই জানি তাহলে আর কথা না বেরিয়ে আমি কি কি মিশিয়ে চুলে মেহেদি পাতা ব্যবহার করি তা দেখে নেওয়া যাক প্রথমে আমি কিছু মেহেদি পাতা একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি যাদের ব্লেন্ডার নেই তারা এমনি বেটেও ব্যবহার করতে পারেন তার মধ্যে একটা বড় লাল পেঁয়াজ ঠিক আছে লাল পেঁয়াজ বুঝতে পারছেন একটা বড় লাল পেঁয়াজ চার টুকরো করে দিয়েছি তারপরে কিছু মেথি যা আমি আগে থেকে ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো দুই চামচ দিলাম এবং চা পাতি যেটা চা তৈরি করে ঠান্ডা করে সেটার কিছু অংশ দিয়ে ব্লেন্ড করে নিলাম এবং ব্লেন্ড করার পরে দুই চামচ নারকেল তেল দিয়ে মাথার ত্বকে সুন্দর করে লাগিয়েছি আর যাই হোক গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটা যে আপনারা মেহেদি পাতার মধ্যে অ্যালোভেরা জবা ফুল লাল জবা ফুল জবা ফুলের পাতা এগুলো দিয়েও পেস্ট করে নিতে পারেন প্লাস আপনারা মেহেদি পাতা যেদিন মাথার ত্বকে লাগাবেন সেদিন কিন্তু আপনারা চুল ধুয়ে ফেলবেন এমনি নর্মাল পানি দিয়ে কিন্তু শ্যাম্পু করা যাবে না হ্যাঁ শ্যাম্পু না করলে পরের দিন শ্যাম্পু করবেন শ্যাম্পু করলে পরের দিন শ্যাম্পু করলে আর কি আপনাদের চুলটা বেশি কালো দেখাবে আর নিয়মিত এভাবে যদি আপনি মেহেদি পাতা ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুল পড়া বন্ধ হবে চুল ঘন হবে চুল কালো হবে প্লাস আপনার মাথাটাও ঠান্ডা থাকবে আমি কেন বলছি কিছুদিন আগে আমার মাথার চুল এত পরিমাণে ঝরছিল যে আমাদের ফ্লোরে সবসময় আমার চুল পড়েই থাকতো সবসময় আমার চুল দেখা যেত ঘর ঝাড়ু দিতে গেলেই মা বলবে বাবা বলবে চুল এখানে চুল ওখানে চুল শুধু চুল ঠিক আছে তো কি আর করা এখন কন্টিনিউ সপ্তাহে একদিন আমি মেহেদি পাতা ব্যবহার করি যে কারণে আমার মাথার চুলগুলো পড়া অনেকটা কমে গেছে এবং আমার চুলটা বেশ ঘন হয়েছে আমি দেখতে পাচ্ছি